my, oh, oh my, oh, oh my, oh, my, oh, oh my, oh my, oh my. Oh my God! আসসালামু আলাইকুম হোয়াট ইজ ইমরান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো তো আজকে তোমাদের সামনে পানি ম্যাজিক ভিডিও নিয়ে হাজির হলাম সো এটা ইদানিং যাবত দেখতে পাচ্ছি যে টিকটকে একটা ট্রেন ট্রফিক সো এটা নিয়ে একটা ভিডিও মেক করলাম সো আজকের এই ভিডিও তোমরা অলরেডি প্রথমে দেখে ফেলেছ সো এটা পুনরায় আবার মেক করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমরা দেখতে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমরা টিকটকের জন্য অবশ্যই মেক করতে পারবে সো সর্বপ্রথম আমার মতো এরকম করে ভিডিও শ্যুট করে নেবে দেন এখানে তোমাদের মনে রাখতে হবে তোমাদের বটিটা যেন নাড়াচাড়া কম করে এবং ক্যামেরাটি স্ট্যান্ডের উপরে রাখতে হবে সো ভিডিওটা এরকম করে শ্যুট করে নেবে শ্যুট করে নেওয়ার পর এবার তোমাদের চলে যেতে হবে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে তোমাদেরকে একই কথা বলতে হয় যদি কাইন মাস্টার এপিকে মোড এখন ডাউনলোড করে কেউ না থাকো তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে সো প্লাস অপশানের চাপ দিয়ে তোমরা যে ভিডিওটি শ্যুট করলে সেটা সিলেক্ট করে দেবে দেন এবার তোমাদের অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে হবে সো এখানে চাপ দিয়ে এখানে চাপ দিয়ে তোমরা অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলবে স্ক্রিনে দেখো আমি কীভাবে কাটছি সো আজকের এই ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক করবে অথবা ডিসলাইক আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো কারণ এই চ্যানেলে অবশ্যই তোমরা নিত্য নতুন ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল পাবে এজন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো দেন এবার কাট চাট হয়ে গেলে ওপরে দেখতে পারবে থ্রি ডট মেনু সে সেখানে চাপ দিয়ে ডুপ্লিকেট অ্যাজে লেয়ার করে নেবে এবার আলতো করে এটাকে ফুল স্ক্রিন করে দেবে এমনভাবে ফুল স্ক্রিন করবে যেন নাড়াচাড়া না হয় সমানভাবে করতে হবে এবার লেয়ারে চাপ দিয়ে নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে ক্রপিং নামে অপশন সো এখানে তোমাদের নিচের ভিডিওটাকে ক্রপ করে হাফ করে নেবে সো এইখানে হাফ করে নেওয়ার পর এবার তোমরা এটাকে নিচের লেয়ারটাকে এবার রিভার্স করে নেবে সো এইখান থেকে চাপ দিয়ে তোমরা রিভার্স করে নেবে রিভার্স করা শেষ হয়ে গেলে তোমাদেরকে বলে রাখি যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো এবং যে কোনো ভিডিও সমস্যার জন্য নিচে কমেন্ট করবে আমি সেগুলো রিপ্লাই দিতে চেষ্টা করবো যে কোনো ভিডিও এডিটের জন্য কমেন্ট করবে আমি অবশ্যই সেই টিউটোরিয়াল নিয়ে হাজির হব তো এখানে দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে এবার তোমরা এটাকে আবারও চলে যাবে নাম এবার তোমরা এটাকে একটু বাড়িয়ে নিবে দেখবে মিলে যাবে সো এবার সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখো এবার ভিডিওটা কেমন হলো সো আজকের এই ছিল মূল টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে আশেপাশে সবাইকে ভালো থাকার চেষ্টা করবে আল্লাহ হাফিজ oh